হ্যালো আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম জানাচ্ছি Robot S M Technical YouTube চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনারা কিভাবে পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর এই বাংলাদেশ থেকে পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কি কি লাগবে আপনাদের তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যায় কেউ কোথাও স্কিপ করবেন না এবং কাটবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করি আজকে থেকে আপনিও বাংলাদেশ থেকে পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো আপনাকে আপনার পিসির থেকে পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্রোম ব্রাউজারটাই সাজেস্ট করব আমি কারণ এইটাই বেশি ভালো ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাকে লিখতে হবে W dot PayPal dot slash C Y তো এইটা লেখার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করাবে আপনারা ওখানে একটা ক্লিক দিয়ে নেবেন তো এখানে দেখতেছেন sign up sign up log in সব কিছুই কিন্তু দেখাচ্ছে তো আপনারা যেহেতু সাইন আপ করবেন সাইন আপ ফর ফ্রি এই জায়গাটা ক্লিক করবেন তো এই পাশে মেনু অপশন আছে মেনু অপশনেই কিন্তু আপনারা দেখতে পারবেন কোনো সমস্যা নেই তো লগ ইন মেনু মেনুতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে সাইন আপের একটা অপশন আছে তো আমরা এখান থেকে সাইন আপ ফর ফ্রি এই জায়গাটা ক্লিক করে নেব ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করাবে যেহেতু আপনারা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করবেন সেই ক্ষেত্রে আপনাকে এখানে সাইপার্সে রাখতে হবে আর আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করলে লিমিট হোল্ড হওয়ার সম্ভাবনা খুব কম তো এখান থেকে আমি বিজনেস দিয়ে ক্লিক করে দিলাম এই দিকে আপনাকে এই রোবটটা সারাইতে হবে তো আমি এখানে রোবটটা সারাই নিই আর হ্যাঁ ভিডিওর মাঝখানে আমি একটি কথা বলতেছি আপনারা যারা এখন পর্যন্ত Robot S M Technical YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে দিবেন যাতে করে এইরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে আপনাদের সুবিধা হয় তো এখানে একটা আপনাকে ইমেল দিতে হবে যে মেইলটা এই পর্যন্ত পেপালে ব্যবহার করা হয়নি এখান থেকে কন্টিনিউ দিয়ে দেবেন এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে যেটা আট থেকে বিশ ক্যারেক্টার এটার মধ্যে নাম্বার এবং কিছু প্রতীক আছে তো আমি এরকম একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম এখানে first name last name business name আপনার আপনার ফোন নাম্বার সব কিছুই কিন্তু ব্যবহার করতে হবে তো এখান থেকে ফোন নাম্বারটা ইউজ করবেন আপনার সিডিডি সব কিছু এই জায়গাটা একটু টিকমার্ক দিয়ে রাখলাম আগে থেকেই তো ফার্স্ট নেম আমি মেইলের যে নামটা আছে ওটা এখানে বসাবো তো এখান থেকে আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটা অংশ ভাগ করে নিলাম ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম বসাই দেবেন এবং লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম এখান থেকে আপনার ইচ্ছে মতো আপনারা যে কোনো একটা বিজনেস ডিটেলস দিতে পারেন আমাদের যেহেতু বিজনেসে নাই আমরা ডিটেলস আবার কী দেবো তো আমি এখান থেকে মার্কেটিং জাস্ট মার্কেটিং লেখে দিয়ে দেবো এখানে কোনো সমস্যা নেই এই জায়গার থেকে কিন্তু আপনারা সাইপার্স থেকে অনেক দেশেরই পেপাল অ্যাকাউন্ট খোলা যাবে কিন্তু আমরা যেহেতু বাংলাদেশ থেকে খুলবো তো বাংলাদেশের একটা ফোন নাম্বার এই জায়গায় দিয়ে দিব তো নিচে দেখতে পাচ্ছেন হোয়াটস ইউর বিজনেস অ্যাড্রেস তো আপনাদের যে বিজনেস অ্যাড্রেসটা আছে এটা আপনাদেরকে এখানে ফিল করতে হবে অর্থাৎ আপনাদের অ্যাড্রেস ফিল করার অ্যাড্রেস লাইন ওয়ানে যদি অ্যাড্রেস ফিল করতে না পারেন তাহলে আপনাদের কিন্তু অ্যাড্রেস লাইন টুয়ে বাকি অংশটা লিখতে হবে তো এখান থেকে আপনাদের যে পোস্ট পোস্ট অফিসের নাম এবং থানা জেলা দিলেই হয়ে যাবে কোনো সমস্যা নেই তো এখান থেকে আমি দিলাম বালাও মাসিমপুর মিঠাপুকুর রংপুর তো এখানে বলো মাসিমপুর মিঠাপুকুর রামপুর অ্যাড্রেস লাইন টুয়ে আসার কোনো কিন্তু প্রয়োজন নেই তারপর আপনার পোস্ট কোডটা আপনি দিয়ে দেবেন তো আমার পোস্ট কোড চুয়ান্ন ষাট আমি এখান থেকে চুয়ান্ন ষাট পোস্ট কোডটা দিয়ে দিলাম তো এখন দেখতে পাচ্ছেন এখানে সিটি টাউন ভিলেজ তো সিটি টাউন ভিলেজ তো আপনারা এখানে সিটি তারপর টাউন দেবেন এবং ভিলেজ তারপর ভিলেজের নামটা দিয়ে দেবেন একটা করে কমা দেওয়ার পরে একটা করে স্পেস দিয়ে দেবেন আপনারা যাতে করে বুঝতে পারে যে এটা এক অংশ ওইটা আর এক অংশ তো এখানে দিয়ে দিলাম রাংপুর মিঠাপুর আপনার ইচ্ছা মতো আপনারা এই জায়গাটা ফ্লাপ করে দেবেন তো এখান থেকে একটা কিন্তু ফোন নাম্বার বাংলাদেশে একটা ফোন নাম্বার দিতে হবে তো আমি এখান থেকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি বাংলাদেশের ফোন নাম্বার জিরোটা আমাদের সামনে দেওয়াই আছে তো জিরোটা কেটে দিলাম দেওয়ার পর বাকি তিনটা ঘর এখানে এটা কিন্তু খালি থাকবে এটা আপনারা ফিল করে দেবেন এগ্রি অ্যান্ড ক্রিয়েট কন্টিনিউ এই জায়গাটা ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন বিজনেস টাইপ এখানে ইন্ডিভিজুয়ালটা আপনারা দিয়ে দিবেন কারণ ইন্ডিভিজুয়াল দিয়ে বিজনেস অ্যাকাউন্ট খুললে অনেক সুবিধা আছে আমাকে এক্ষেত্রে কোনো কোম্পানির নাম বা কোনো কিছু সেট করতে হবে না এই জায়গাটা ওয়েবসাইটটা কিন্তু অপশনাল পেপাল এখানে একটা পেপার যে চালাবে ওনার নাম তো আমি যেহেতু ওখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমের ক্ষেত্রে আতাউর ব্যবহার করেছি এই জায়গায় আতাউর নামটা ব্যবহার করলাম এখানে ডেট অফ বার্থ তো আপনারা এই জায়গার থেকে আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দিবেন তো আমি এখান থেকে ডেট অফ বার্থটা দিচ্ছি আপনারা কিবোর্ড ইউজও করতে পারবেন আবার এই যে যে তীরচিহ্নর মতো দুইটা দেখতেছেন এইটাও কিন্তু ইউজ করতে পারবেন তো আপনাদের যেহেতু এনআইডি কার্ড আছে এনআইডি কার্ড কার্ড অনুসারে দেবেন তাহলে সুবিধা হবে যদি কখনও পেপাল অ্যাকাউন্টটা নষ্ট হয় তাহলে আপনারা ভেরিফাই করে ফিরায় নিয়ে আসতে পারবেন তো এখান থেকে ওনার জন্মসাল বারো জানুয়ারি উনিশশো নব্বই তো আমি এখান থেকে বারো জানুয়ারি উনিশশো নব্বই দিয়ে দিলাম এই তো সাইপার্সে থাকবে অন্য কিছু করা যাবে না একটু নিচে এসে এই জায়গাটা ফোন নাম্বারটা same as business phone number ওইটা দিয়ে দিলেন তারপর নিচে আসবেন সাবমিট দিয়ে দিবেন এই ঘরগুলো আপনারা চাইলে সবগুলো পূরণ করতে পারেন আবার মাঝে মাঝে ক্ষেত্রে আপনারা এড়েও যাইতে পারেন যেমন আদার্স এখানে আছে আদার্স আদার্সও দিতে পারেন তো এই জায়গার থেকে আমি মনে করি যে তিনটা বা দুইটা যদি সিলেক্ট করে দেন কোনো সমস্যা নেই তো আমি এখান থেকে তিনটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে নেক্সট করলাম এখান থেকে আপনারা সেন্ড ইনভয়েস টেক পেমেন্টস এইভাবে দিয়ে দেবেন কোনো সমস্যা আপনারা কী কী করতেছেন এই পেপাল অ্যাকাউন্ট দিয়ে কাস্টমার কীভাবে প্রসেস করবে সেইটাই আর কি এই জায়গাটা আপনারা এটা দিয়ে দেবেন তা স্টার্ট সেট আপে একটা ক্লিক দিয়ে দেবেন এই জায়গার থেকে আমি একটা স্টার সেট আপে ক্লিক দিয়ে নিলাম নেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমাকে বলা হয়েছে ওয়েলকাম টু দ্য পেপাল মানে কি আমার যে কমার্শিয়াল পেপাল কমার্শিয়াল প্ল্যাটফর্মে আমাকে স্বাগতম জানাইছে তো এখানে দেখতে পাচ্ছেন ইউরো আছে এটা আমরা ইউএসডিটিতে রূপান্তর করব কারণ ইউরো থাকলে অবশ্যই অনেক সময় আমরা পেমেন্ট নেই ইউএসডিটিতে আর অধিকাংশ সময় বাংলাদেশের লোক ইউএসডিতে পেমেন্ট নেয় যার কারণে ইউরো থাকলে একটু সমস্যা তো আপনারা কিন্তু এখান থেকে যে নিচে একটু স্কুল করে আসলে সর্বশেষে যেটা দেখতে পারবেন ইউএসডি এখান থেকে ইউএসডিটা করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে go to money page send money request এসব কিন্তু আছে এখান থেকে আপনারা এই হিস্ট্রিটা দেখতে পাবেন যে কতদিন থেকে কী করলেন পেপ্যাল চেক আউট এই জায়গাটা আমি ক্লোজ করে দিলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ইনভয়েস আপনারা কিন্তু ইনভয়েসও করতে পারবেন এখান থেকে তারপরে আপনার ভিউ দেখেন ইডিট অ্যাকশান তো ইডিট অ্যাকশনে এখানে সব কিছু ডানে আছে কোনো সমস্যা আমরা আগেই করছি সেট আপ স্ট্যান্ডার্ড পেমেন্ট আপনারা দেখতে এই জায়গাটা কিন্তু লক আছে আগে আমাদের কি করতে হবে পূর্ববর্তী যে অ্যাকশনগুলো আছে ওগুলো পূরণ করতে হবে তারপরে আমার এই জায়গাটায় আসতে হবে তো আমরা এখান থেকে যদি অ্যাকাউন্ট সেটিংয়ে যাই অ্যাকাউন্ট সেটিংয়ে যদি নিচে একটু স্কুল করে আসি এটাই কিন্তু আমাদের অ্যাকাউন্ট সেটিং দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু ডান দিয়ে দিলাম দেখেন account access log in with PayPal সব কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন কোথায় লগ ইন দিচ্ছে এআইপি সব কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন তো ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটি লাইক করবেন আপনাদের লাইক পেলে আমার কিন্তু এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপলোড দেওয়া এবং ভিডিও ক্রিয়েট করার মনোযোগিতা আরও বেড়ে যায় যার কারণে আপনাদের কাছে অনুরোধ করব যাদেরকে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক করবেন আর যাদেরকে ভালো লাগেনি তারা অবশ্যই মন খারাপ করবেন না এবং ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন তো আর আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও চান সেই বিষয়ে আমার যদি কমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার একটা সুবিধা হয় যে আপনাদের চাহিদা সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আমি ভিডিও তৈরি করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল সেটিং আপনারা এই জায়গার থেকে ইমেল সেটিংটা করে নেবেন মোবাইল পেমেন্টস এই জায়গায় কিন্তু মোবাইল পেমেন্টসটা আছে তো চাইলেই কিন্তু আপনারা মোবাইল নাম্বারটা এডিট করতে পারবেন তো আমি এডিট করতেছি না কারণ আমার এডিট করার কোনো প্রয়োজন নেই এডিট এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন সিকিউরিটি আপডেট করতে পারবেন তো আমরা সিকিউরিটি যে কোশ্চেনটা আছে এটা কিন্তু অবশ্যই আমরা আপডেট করব সবাই সিকিউরিটি কোশ্চেন যদি আপডেট করি সেক্ষেত্রে আমরা যদি আমাদের সাথে ফোন নাম্বার অথবা ইমেইল যে কোনো একটা নাও থাকে তারপর আমি সিকিউরিটি কোশ্চেন দিয়ে কিন্তু অ্যান্সার করে করে লগ করতে পারবো তো আপনাদের ইচ্ছা মতো এখান থেকে একটা সিকিউরিটি কোয়েশ্চেন বাঁচবেন এবং ওটার ওটা উত্তর আপনাদের ইচ্ছা মতো দেবেন যেটা আর কি আপনাদের মনে থাকে তো এখান থেকে আমি একটা ডগ মানে আমার পোষা প্রাণী আমার ডগ এটা আমি সেভ দিয়ে দিলাম এখান থেকে যদি লিমিটের ক্ষেত্রে চলে যান তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু নয় হাজার নয়শো নিরানব্বই ইউরো থেকে আরও অধিক ইউরো লেনদেন করা পসিবল আর ডেইলি হচ্ছে চুয়ান্ন হাজার তো আপনারা এখান থেকে লেফট লিমিট এই জায়গায় মানে ইউজার অ্যাগ্রিমেন্ট আপনারা সব কিছু এখান থেকে কিন্তু দেখতে পাবেন তো আপনারা যদি অন্যান্য কোনো ব্যাংক ক্রিয়েটের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সার্ভে কাজের জন্য ব্যাংক অথবা আপনাদের যে কোনো জায়গা থেকে পেমেন্ট নেওয়ার জন্য যে ব্যাংক লাগে সেই ব্যাংকগুলোর জন্য অনুরোধ করবেন ইনশাল্লাহ আমি ভিডিও আপলোড করব এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা কোন কোন জায়গা থেকে পেমেন্টটা অ্যাকসেপ্ট করবেন তো সেই জায়গাগুলো দেবেন আমি অ্যামাজন দিয়ে দিলাম যেহেতু আমি অ্যামাজন সেক্টরে একটু কাজ করি তো আপনারা যদি কেউ অ্যামাজনে কাজ করেন বা আলিবাবায় কাজ করেন সেক্ষেত্রে যদি ওখান থেকে পেমেন্ট চান তো এই জায়গা থেকে আপনারা আপনাদের ব্যালেন্স থেকে শুরু করে সম্পূর্ণ কিছু দেখতে পাবেন তো আমরা এখন যেহেতু ইউএস ডলারে আমরা পেমেন্ট নেব সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইউএস ডলারে রূপান্তর করতে হবে ওই জায়গার থেকে আমরা ব্যালেন্সে ক্লিক করার পরে এখানে মেক প্রাইমারি ইউএস ডলার এই জায়গাটা ক্লিক করে দিতে হবে তো মেক প্রাইমারি ইউএস ডলার আমি ওই জায়গাটা ক্লিক করে দিলাম তো এই জায়গায় কিন্তু আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনারা কেউ তাড়াহুড়া করবেন না তারপরে মেক ইউএসডি প্রাইমারি তো আমি এটা কিন্তু তৈরি করে নিলাম তারপর এখান থেকে ডান দিয়ে দিবেন তো ডান দেওয়ার পরে এখন যদি আমরা হোমে যাই তাহলে কিন্তু দেখাবে ইউএসডি পেমেন্ট কিছুক্ষণ আগে কিন্তু আমরা ইউটিউব দেখতে পেলাম তো এখান থেকে আপনাদের আরেকটা কাজ আছে আপনারা ইমেল ভেরিফাইটা করে নেবেন যাতে করে আপনাদের সুবিধা হয় কনফার্ম ইমেল অ্যাড্রেস তো আপনারা যেহেতু ইমেল অ্যাড্রেস দিছেন ইমেল ভেরিফাইটা কিন্তু সকলেই করে নেবেন তো সব কিছু আপনারা পড়বেন ভালোভাবে পড়বেন মনোযোগ সহকারে যাতে করে আপনাদের সব কিছু বুঝতে সুবিধা হয় আপনারা কত ডলার দিতে পারবেন এই যে অংশটা আছে আপনারা এটা পড়বেন রেড ফ্ল্যাগ অবশ্যই পড়বেন তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে কনফার্ম ইমেল অ্যাড্রেস তো আপনাদের ইমেল অ্যাড্রেসে কিন্তু এরা কিন্তু একটা মেইল করছে ওখান থেকে আপনাকে কনফার্ম করে নিতে হবে চাইলে কিন্তু এডিট করতে পারবেন ইমেলটা তো আমি এখান থেকে যে মেইলটা দিছিলাম ওই মেইলটাতে ঢুকে দেখি ওরা মেইল করছে কি না আমাকে কিন্তু তারা তিনটা মেইল করার কথা হ্যাঁ এখান থেকে দেখতে পাচ্ছেন যে মেইল করছে তো এখান থেকে আমি জাস্ট কনফার্মে ক্লিক করে দেব তারপর কনফার্ম করতে গেলে কিন্তু এখানে পাসওয়ার্ডটা দেওয়া লাগবে আপনারা যে পাসওয়ার্ডটা দিয়ে পেপাল অ্যাকাউন্টে ক্রিয়েট করছিলেন এর আগে ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তো আমি ওখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেওয়ার পরে দেখতে পাবেন কিন্তু সরাসরি লগ নিয়ে নেবে পেপাল হোমে কিন্তু আমাকে নিয়ে যাবে তো দেখেন এই জায়গায় কিন্তু আমার পেপাল হোমে নিয়ে আসছে আর আমার যত পেমেন্ট অর্থাৎ ডলার আসবে সব কিন্তু ইউএসডিতে তো আমরা এখন এই পেপালটা লগ ইন দেবো তো এখান থেকে আমরা লিখবো পেপাল লেখার পরে দেখতে পাচ্ছেন log in to your PayPal account আমি এইটা সেভ করে রাখছিলাম যার কারণে আমার কোনো সমস্যা হয়নি আপনারা অবশ্যই সেভ করে রাখবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনারা কোন বিষয়ে ভিডিও চান সেই বিষয়টি নিয়ে আমি ভিডিও বানাবো কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিয়ে যাবেন এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আরেকটি কথা আপনারা যারা এখন পর্যন্ত রোবোটিসিম টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাটনটি চাপ দিয়ে দিবেন আল্লাহ হাফেজ